একটা মেসেজ হচ্ছে হতাশ হওয়া যাবে না প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তামাজ্জু করে হাটটুকু তুলে দেন যা কিছু হারিয়েছ যা কিছু হারিয়ে গেছে অতীতে তোমার যা কিছু হয়ে নাই সেগুলো তোমার ছিল না আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার জন্য যাটুকু রেখেছে সেগুলো হচ্ছে তোমার জন্য যা কিছু তোমার হবে না সেটা নিয়ে কখনো চিন্তা করার দরকার নাই তোমার সে তোমার সে অনেক অনেক হাজার গুণ পরিকল্পনাকারী আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ওমা কারু ওমা কারাল্লাহ ওল্লাহুল মাকিরিন হে বান্দা তুমি যে আমার চেয়ে অনেক বেশি চালাকি মনে করো নিজেকে দুনিয়ার মধ্যে মানুষকে দোকা দিতে চাও টুপি পরবা আবার ওই দাড়ি রাখবা হস করবা সব কিছু মানুষকে দেখানোর জন্য তুমি পরে জুব্বা পরে নিজেকে অনেক বড় হাজি গাজি সব কিছু বলছো কিন্তু না অমেকার অমাকার আল্লাহ তুমি যেই রকম চিটিং বাটপারি করো মা তোমার চিটিং গুলি আমি আল্লাহ পাকবুল আলামিন আরও বেশি অনেক বেশি তোমার অনেক আগে থেকেই জানি দেখেন আমরা নিজেদেরকে অনেক বেশি সালাক মনে করি আল্লাহ বলতেছেন আমরা এই কাজগুলি যে আমরা করব আল্লাহ পাকবুল আলমিন জানে কিনা সেই জন্য বলছে তুমি কত বড় ছাড়া কি করবা তুমি এত বড় কি বাহাদুর হয়েছ আমি আল্লাহ পাকবুল আলমিন তোমার চেয়ে অনেক বেশি তুমি যে চালগুলি করবা এই সম্পর্কে আমি আল্লাহ পাকবুল আলমিন জ্ঞাত মেসেজগুলি আপনাদেরকে মনে রাখতে হবে এই মেসেজগুলি যদি আপনার দৈনন্দিন জীবনের মধ্যে যদি পবিত্র কুরআনের সাথে মিলিয়ে রাসুল করিম সাল্লাহ মেসেজের সাথে মিলিয়ে যদি দৈনন্দিন জীবনের মধ্যে যদি একটু ভালো কাজ করতে পারেন কাল কেমতের ময়দানে আর কোনো কিছুই থাকবে না সেদিন সোজাসুজি জান্নাতে যাবেন আর যদি দুনিয়ার মধ্যে এই সামান্যটুকু দুনিয়ার মধ্যে যদি আপনার জীবনকে যদি আপনি পরিবর্তন করতে না পারেন আপনার পরিবারকে যদি আপনি যদি শুদ্ধভাবে পরিচালনা করতে না পারেন তাহলে মনে রাখবেন আপনার জাহান নামটা নিজেই নিজেই ওয়াজিব হয়ে যাবে আপনি হাজি হয়ে গেলেন আপনি জুব্বাঘর মসজিদে আসলেন আপনার স্ত্রী ঘরের মধ্যে ব্যাপারটা চলতেছে আপনি সব কিছু করতেছেন বলছেন আমি অনেকবার হজ করেছি অনেক বড় হাজি হয়ে গেছি অনেক বড় গাজী হয়ে গেছি আমিও আলেম আমিও অমুক কিন্তু আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী যদি আপনার থেকে যদি ব্যাপারটা যদি চলতে পারে তাহলে কাল কেমতের ময়দানে এই স্ত্রীগুলা এই মহিলাগুলি আপনাদেরকে টেনে টেনে জাহান নামে নিয়ে যাবে বলে কোন নাকজবিল্লা